ওকে আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা পিন্টারেস্ট মার্কেটিং কিভাবে করতে পারি সেটা দেখব তো আমাদের পিন্টারেস্ট মার্কেটিংয়ের চাহিদা দিন দিন বেড়ে চলেছে আমরা যদি একটু ফাইবারে দেখি যে পিন্টারেস্ট মার্কেটিংয়ের চাহিদাটা কী কীরকম আছে তো আমরা এখানে লিখতে পারি ফাইবার ডট কম সেম আগের মতোই আমরা যাব ফাইবার ডট কমে পিন্টারেস্ট মূলত ভিডিও অ্যান্ড ইমেজের জন্য জনপ্রিয় একটা মাধ্যম তো আমরা এখানে লিখতে পারি পিন্টারেস্ট পিন্টারেস্ট পিন্টারেস্ট মার্কেটিং এটা লিখলে পেয়ে যাবেন তো এই গ্রিকগুলো আমি বানাই দিচ্ছি না কারণ হচ্ছে আপনারা বানাইতে পারবেন আমি যেহেতু সব প্রসেস দেখাইছি এখন মনে হয় না গিক নিয়ে কোনো সমস্যা হবে না দশটা গিক দেখে একটা তৈরি করবেন আর গিক যত ট্রাই করবেন যতটা মানে পরিশ্রম করবেন গিকের ভিতরে যত সময় দিবেন তত সাকসেস পাবেন দেখেন এখানে লেখছে কি I will set up optimize and do interest marketing and pin কি করবে এখানে 30 ডলার নিচ্ছে তার কাজ চলতেছে বিশটা ঠিক আছে তার কাজটা হচ্ছে একটা মানে প্রিন্টার সেট করবে অপটিমাইজ করবে প্রিন্টার মার্কেটিং করবে আর পিন অ্যান্ড বোর্ড সেট করবে তার বিনিময়ে তিনি নিচ্ছে কত 30 ডলার আর প্রিমিয়াম প্যাকেজটা নিচ্ছে হচ্ছে পঁচাত্তর ডলার আর হচ্ছে মানে স্ট্যান্ডার্ড নিচ্ছে পঁচাত্তর ডলার প্রিমিয়াম নিচ্ছে একশো বিশ ডলার তার মানে বাইশ টাকার জ্বললে আমরা এবারে যদি তাকে ধরি প্রায় এখানে প্রায় পনেরোশো মানে এক লাখ দুই লাখ টাকার কাজ চলতেছে আর কি তো এখানে দেখেন কি পরিমাণ চাহিদা আছে আর এখানে দেখেন যারা কাজ করছে এখানে ডিমান্ডেবল কাজ এটা কাজটার একটু ডিমান্ডটা অনেক বেশি এই কাজটা একদম সহজ আপনি যেমন ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা শিখেছি ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের যেরকম কাজটা এরা এরকমই কাজ সেম কাজ শুধু আমাদের সিস্টেমটা জানতে হবে তো দেখেন এখানে কাজের কোনো অভাব নাই ঠিক আছে এই লোকটা এই মেয়ে আসছে মেবি একশো পিন তৈরি করবো সরি এক হাজার পিন তৈরি করব একশো বোর্ড তৈরি করবো প্রিন্টারেস্ট মার্কেটিং ওটা দেখি তো একটু কাহিনিটা কিন্তু তিনটা কাজ চলতেছে এখানে দেখেন এখানে লেখছে এক এক হাজার পিন তৈরি করব একশো বোর্ড তৈরি করবো আর এখানে দিতেছে কত একটা বোর্ড তৈরি করব দশটা পিন তৈরি করব এখানে পাঁচটা বোট তার মানে টাইটেলের সাথে সার্ভিসের কোনো মিল নাই ঠিক আছে তো কাহিনী হচ্ছে এটা তো দেখেন শুধু প্রিন্টার মার্কেটিং নিয়ে কাজ করতেছে লেভেল টুই আছে দুই সালে আসছে আর এটা বলতেছে আর এই কাজটার চাহিদাও অনেক মার্কেট প্লেস মানে মার্কেট প্লেস আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে video image sharing and video শেয়ারিংয়ের একটা মানে টোটাল কথা হচ্ছে ইমেজ শেয়ারিংয়ের একটা মাধ্যম যেমন আমরা ফেসবুক চালাই এটা হলো ইনস্টাগ্রাম সেম ধরতে গেলে একটু কম বেশি সেম বলতে এরকম না এখানে ওরকম সিস্টেম নাই তো এটা খুবই পপুলার একটা মার্কেট প্লেস আপনি যদি দেখেন গুগলে প্রিন্টারেস্ট একটু আমরা যদি সার্চ করি Pinterest Pinterest monthly monthly active active user active user তো আমরা একটু দেখি এখানে দেখাই কিনা প্রিন্টার মান্থলি অ্যাক্টিভ ইউজার দেখে আসে কিনা দেখছেন মান্থলি অ্যাক্টিভ ইউজার হচ্ছে উননব্বই বিলিয়ন শুধু প্রিন্টারেস্ট মার্কেটিংয়ের টোটাল মান্থলি অ্যাক্টিভ ইউজার তার মানে কি বুঝতে পারতেছেন বিষয়টা ফেসবুকের ফেসবুকের সমান দেখেন একটু যদি আমরা ফেসবুক লিখি এখানে monthly active user Facebook Facebook লেখি ফেসবুকে কত আছে মান্থলি অ্যাক্টিভিটার টু মিলিয়ন ওকে মানে টু দশমিক eight nine million active user আছে এখানে তো এটা হচ্ছে কাজ তার মতে এটাও কিন্তু খুব একটা খারাপ না এই মার্কেট প্লেসটা তো এখানে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমরা ভালো পরিমাণ কাজ পাবো ফাইবার মার্কেট প্লেসে তো যাই হোক একটু পজ করি তার এখানে দেখেন অনলাইনদের সার্ভিস কত আছে একটু আমরা দেখি অনলাইন দিয়ে কতগুলো সার্ভিস আছে মাত্র দুইশো আঠারোটা এখানে কিন্তু আপনি যে কোনো সময় ফার্স্ট পৃষ্ঠায় চলে আসতে পারবেন একদম সিম্পল তো যাই হোক আমরা দেখলাম প্রিন্টার্স মার্কেটিংয়ের চাহিদাটা আর এখন আমরা চলে যাব কিভাবে প্রিন্টারেস্ট মার্কেটিংয়ে পিন তৈরি করতে হবে বোর্ড তৈরি করতে হবে একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো আমরা এখানে লিখি প্রিন্টারেস্ট প্রিন্টারেস্ট ডট কম লিখবেন আপনারা লিখলেই হয়ে যাবে ডট কম লিখলাম লেখার পরে আমরা একটা জিমেল এখানে ওপেন করি আমি এখানে জিমেল ওপেন করি তো এখানে আমার একটা জিমেল আমি ওপেন করি কারণ হচ্ছে আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে জিমেল লাগবে তো তো এটা আমাদের জিমেল তো আমরা এখানে প্রিন্টারের ডট কমে চলে যাব এখানে ডট কমে চলে গেলাম এই জিমেলটা কপি করি কপি করে সাইন অ্যাপে ক্লিক করবেন সাইন অ্যাপে ক্লিক করে এখানে জিমেলটা দিয়ে দিবেন জিমেলে দিয়ে এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবেন আমরা একটা পাসওয়ার্ড দিই এখানে পাসওয়ার্ড দিলাম এখানে একটা বয়স দিয়ে দিবেন আপনার ধরেন আমার বয়স হচ্ছে তেইশ বা বাইশ আপনার যে বয়সটা থাকবে সেটা দিয়ে দিবেন কন্টিনিউতে ক্লিক করবেন তো এটা হয়ে গেছে এবার আমরা নেক্সটে ক্লিক করি আপনি কি ফিমেল নাই মানে মেল সেটা এখানে থেকে স্পেশালিভাবে সিলেক্ট করে দেবেন আমরা হচ্ছে মেল মেল সিলেক্ট করে দিলাম এখানে ল্যাঙ্গুয়েজটা মানে ভাষাটা কোন দেশে থাকবে এখানে সব কিছু দেওয়া আছে সেটা অটোমেটিকলি হয়ে গেছে আমরা এখানে নেক্সট করব নেক্সট করে এখানে আমরা কিছু পিকচার মানে পছন্দ করব নয়তো আমাদেরকে যাইতে দিব না মানে আপনি কি কি বিষয়ে ইন্টারেস্টেড আছেন সেগুলো দেখার জন্য আমরা এটা দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম এগুলো ইন্টারেস্টেড তো কিছু সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করলাম ডান করে দিলাম তো আমাদের মোটামুটি পিন্টারেস্ট এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি হইল এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি হইলো এটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট তো এখানে পার্সোনাল অ্যাকাউন্টটা আগে তৈরি করবেন আর এটা চাইলে আপনি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন এখান থেকে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট তো আপনি এখান থেকে কনভার্ট করতে পারবেন আবার চাইলে এখানে লিখতে পারেন business business dot business dot interest dot com এখানে লিখবেন এটা লিখবেন তো লেখার পরে সরি আমি এটা ডাইরেক্ট গুগলে সার্চ করতে হবে আমরা প্রিন্টারেস্টে এখানে চলে আসলাম এখানে যদি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা না থাকে এটা সাইন আপ অবস্থায় থাকবে ঠিক আছে আপনি এখান থেকেও কিন্তু বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এখানে যদি আমরা সাইন আউট করে ফেলি একটু দেখে আপনাদেরকে আমি একটু ব্যাক করি এখন এখান থেকে কিন্তু সেম আপনি চাইলে পার্সোনাল অ্যাকাউন্ট ওইভাবে তৈরি করতে পারেন আর যদি বিজনেস অ্যাকাউন্ট লাগে তাহলে আপনি এইভাবে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো আমরা এখান থেকে ক্রিয়েটিভ করি আমরা যেহেতু বিজনেসের জন্য করব পার্সোনাল অ্যাকাউন্ট করব না আমরা দুইটাই দেখালাম আপনি ওইভাবে ওইখান থেকে কনভার্ট করতে পারবেন চাইলে এখান থেকেও তৈরি করতে পারবেন তো দেখেন আমি এখান থেকে একটা তৈরি করি তো ওইটাও দেখাইতেছি এটাও দেখাতেছি সমস্যা নাই এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন এটা হলো বিজনেস অ্যাকাউন্ট তো সেমভাবে যা কিছু আছে এখানে সেম আগের মতোই দিয়ে দিলাম ও সরি এটা হয়ে গেছে একবার তো এখানে আপনি নতুনভাবে নতুন জিমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে বিজনেস অ্যাকাউন্ট সম্পূর্ণ নতুন জিমেল দিয়ে আমি থাক আমি এখান থেকে আছে ওইটাই সহজ হবে তো আমি লগ ইন করি প্রিন্টার ডট কমে Pinterest dot com log in করি আমি ওইখান থেকে কনভার্ট করি ওটাই সহজ হবে এখানে না আসিয়া এখান থেকে সহজ করে দিই তো আমি এখান থেকে কনভার্ট করে ফেলি বিজনেস বিজনেস অ্যাকাউন্টে তো এটা সব কিছু ঠিকঠাক থাকবে আমরা আপডেট করে ফেলবো আমাদের অ্যাকাউন্টটা এটা এখন বিজনেস অ্যাকাউন্টে পরিপূর্ণ হয়ে গেল এখন এটা হচ্ছে বিজনেস নাম আপনার যে বিজনেসটা থাকবে সেটা আপনি এখানে নাম দিয়ে দিবেন ধরেন আপনার নাম একটা আছে বিজনেস নাম আরেকটা আছে সেটা দিলে কিন্তু হবে না আপনার বিজনেসটা যদি কি মানে একটা নির্দিষ্ট নিশ থাকে নিশের উপর যদি বেস করে অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে কিন্তু আপনি গুগলে যদি কেউ ওই নিশটা বা ওই বিষয়টা নিয়ে সার্চ করে তাহলে কিন্তু আপনাকে খুঁজে সহজে পাবে ঠিক আছে তো আমরা এখানে দিই হচ্ছে ডিজিটাল মার কে মার্কেটিং এখানে হচ্ছে ওয়েবসাইট যদি আপনাকে থাকে মার্কেটিং এজেন্সি এজেন্সি যদি আপনার থাকে তাহলে দিয়ে দিবেন এখানে দেওয়ার পরে এখানে যদি আপনার ওয়েবসাইটটা থাকে সেটাকে থেকে লিঙ্ক আপ করে দেবেন তো আমি চাচ্ছি আমার একটা ওয়েবসাইট নাই এটা বায়ারদের জন্য খুলবেন এভাবে যদি থাকে বায়ারের ওয়েবসাইট এখানে সেট করে দেবেন দিয়ে এখানে আপনার ইমেজটা দিয়ে দিবেন ধরেন আপনার বিজনেসের একটা লোগো দিয়ে দিলেন আপনার এজেন্সির একটা লোগো থাকবে তো দেখি আমার এখানে কোনো লোগো আছে কিনা ওকে আমার এটাই লোগো দল এটা আছে অন্য একটা বিষয়ের উপর তো আমি ওই লোগোটা ইউজ করি ধরেন এটা দেওয়া হয়ে গেছে তো এবার আমরা এটা নেক্সট করব নেক্সট করে গোলস তোমার গোলসটা কি তোমার কি এখানে প্রোডাক্ট বিক্রি করতে হবে যদি এখানে আপনার এটা হচ্ছে ক্যাটাগরি এটা হচ্ছে ব্যান্ড আপনার ব্যান্ড বা আমরা যেটা বলি ক্যাটাগরি এটা যদি থাকে সেম এটা দিতে পারেন ধরেন আমার এখানে ট্রাভেল হতে পারে ফ্যাশন হতে পারে ফুড হতে পারে এডুকেশন হতে পারে যা থাকে দিতে পারেন ধরেন আমি এখানে আদার্স দিয়ে দিলাম আমার যেহেতু আমি বিজনেস অথবা কোনো কিছু শেয়ার করব এখানে আদার্স দিয়ে দিলাম তো এখানে board add a board focus করতে বলতেছে ওকে এটা যেরকম আছে আপাতত একটা দিয়ে দিই ধরেন education design health food and in fashion okay fashion brand okay আমাদের তো এটা যাবে না beauty others event design education digital marketing education তো আদার্স না দিয়ে আমি একটা আপাতত সিলেক্ট করে যাই ধরেন art and design and art এটা দিয়ে এবার ধরেন হোয়াট ইউর গোল তোমার গোল কি সেল করা আমি সেলটা দিয়ে এখানে নেক্সট করে চলে যাই তো এটা কি এর জন্য করবেন describe your business I am not sure যদি আপনি যদি বিজনেস সম্পর্কে না থাকেন তাহলে এটা দিবেন এখানে দেখবেন ব্লগার আছে কনসামার গুড প্রোডাক্ট সার্ভিস আছে আদার্স অনেক কিছু আছে আপনি চাইলে অনলাইন রিলেটেড মার্কেটিং প্লেস বা পাবলিশ অর মিডিয়া এগুলো দিতে পারেন যদি না থাকে অদার্স দিয়ে দিবেন তো ওকে আমি চাচ্ছি যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস থাক নেক্সট ক্লিক করে দিলাম ক্লিক করে you are running ads on Pinterest তুমি কি প্রিন্টারেস্টে অ্যাড রান করবে পরবর্তীতে হ্যাঁ অবশ্যই করে দিলাম এটা দিয়ে দিবেন যদি না থাকে নট শিওর দিয়ে দিবেন তো এখানে আপনি অনেকগুলো পিন পাবেন মানে এটা হচ্ছে পিন আমরা যেমন পোস্ট করি ওইটাকে আমরা বলি পিন এখানে হচ্ছে পিন আর বোট বোট হচ্ছে কন্টেনার মানে আপনার একটা সুকেস আছে ওই সুকেসের ভিতরে মানে আসবাবপত্রগুলা রাখতে হবে প্রতিটা ধাপে ধাপে বা ধাপে ধাপে আপনাকে আসবাবপত্রগুলো রাখতে হবে সেটা তো এখানে আমি ধরেন ওগুলো নিলাম না আপাতত আমি এখানে পাবলিশ করে দিই এখানে একটা ডেসক্রিপশন লাগতে হবে মানে ডেসক্রিপশন দিতে হবে দিলাম এখানে I am digital marketing marketing expert ওরা আই ক্যান ডু টু আমি পারি Facebook Facebook ads campaign campaign Facebook ads campaign Google ads Google ads আরও অনেক কিছু পারি দরকার নাই আমি শুধু ইডস দিয়ে দিলাম শেষ আমার একটা ডিসক্রিপশন এখানে মোটামুটি পাঁচশো ওয়ার্ডের মতো লাগতে হয় এখানে আপনি যদি থাকে এগুলা তো আমরা হিম ইম দরকার নাই আমরা হিম দিয়ে দিলাম তো ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন যদি থাকে এটা হচ্ছে ইউজার নেম এখানে হচ্ছে বিজনেস ইমেল আপনার যদি বিজনেস ইমেল থাকে আমার বিজনেস ইমেল তো এটি দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম দিয়ে আপনার একটা ফোন নাম্বার সিলেক্ট করে দিতে পারেন ধরেন আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম লোকেশন যদি ইনক্লুড করতে চান লোকেশন ইনক্লুড করতে পারবেন অ্যাড্রেস সিটি এগুলা সম্পূর্ণ কিছু কমপ্লিট করে সেভ করে দিতে পারেন তো সেভ হয়ে গেছে মোটামুটি আমাদের প্রোফাইলটা পরিপূর্ণ হয়ে গেছে তো আমাদের প্রোফাইল কমপ্লিট একটা চাচ্ছে যে এখানে একটা কভার চাচ্ছে যদি আপনি বিজনেসের একটা প্রিন্টারেস্টের কভার দিয়ে দিবেন দেখি ধরেন আমি একটা দিয়ে দিলাম আমি আপাতত আজাই খালে সেট করে যাচ্ছি ঠিক আছে আপনি আপনার মতো করে একটা করে সুন্দর করে মানে আপনার বিজনেসের সব কিছু এখানে দিয়ে দিবেন তো আমার বিজনেস হচ্ছে ডিজিটাল মার্কেটিং আমি ইউজ করতেছি হচ্ছে রিল্যাক্স মিউজিকের সব কিছু তো আপনারা এইভাবে করবেন না অবশ্যই তো এটা হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট মোটামুটি কমপ্লিট বা সেট হয়ে গেছে তো এখানে ডেসক্রিপশন করতেছে এখানে আমাদের ই শো করতেছে আমি এখানে হিম দিয়েছি কেন এখানে বিজনেস ই দেওয়া উচিত ছিল যাই হোক আপনি চাইলে এটা আবার পরবর্তীতে কাস্টমাইজেশন করতে এখান থেকে ক্লিক করে সেটিংসে ক্লিক করে আপনি সব কিছু কাস্টমাইজেশন করতে পারবেন আগের মতো করে সেম আগে যেভাবে করলাম আমরা সেভাবে তো এটা আমি চাচ্ছি না ওইখানে থাক তো এটা করে ফেলতে পারবেন আশা করি তো এখানে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট পিন ক্রিয়েট লেখা আছে ক্রিয়েটে আমরা একটা প্রথমে পিন তৈরি করবো পিন জিনিসটা কি পিন অর্থ হলো বোর্ড মানে সরি পিন অর্থ হচ্ছে পোস্ট আপনাকে একটা পোস্ট তৈরি করতে হবে ওই পোস্টটা এখানে সাবমিট করতে পারবেন ওই পোস্টার মেয়েদের যদি কেউ ক্লিক করে আপনার প্রোডাক্ট কিনতে চায় আপনার আপনার পিনটা যদি ইন্টারেস্টেড হয় তাহলে কিন্তু আপনার ডাইরেক্ট আপনার ইয়েতে চলে যাবে ওয়েবসাইটে চলে যাবে ওখান থেকে কিন্তু প্রোডাক্ট কিনতে পারে তো আমরা দেখি একটা কীভাবে তৈরি করতে হয় ওকে আমরা একটা ক্রিয়েট পিন তৈরি করলাম এখানে ক্লিক করি ক্লিক করে আমরা এখানে একটা আর এখানে আমি বলে রাখি ক্যানভাতে যখন যাবেন তো আমরা এখানে চলে আসলাম পিন তৈরি করার জন্য এটা হচ্ছে আমাদের টাইটেল এটা হচ্ছে নিচে হলো ডেসক্রিপশন দেওয়ার অপশন এটা হচ্ছে পিন আমরা ক্যানভাতে চলে আসলাম এখানে যদি আমরা লিখি পিন পিনটারেস্ট পিনটারেস্ট লিখলে পিন ওরা অটোমেটিকলি বলে দিবে যে কি পিন হবে পিনের সাইজ কত আমরা জানি পিনের সাইজ হচ্ছে ছয়শো বাই নয়শো কিন্তু এখানে দিতেছি এক হাজার বাই পনেরোশো ওকে আমরা এই একটা ইউজ করলে হইল দেখি এখানে ক্লিক করি তখন মানে এটা হচ্ছে পিনের একটা ইয়ে আপনার এগুলো হলো পিন তো এরকম হয় পিন লম্বা লম্বা ঠিক আছে অনেক লম্বা লম্বা হয় তো দেখতেও ভালো লাগতেছে তো ধরেন আমি একটা পিন ডিজাইন করছি এটা আপনার মন মতো করে একটা পোস্ট করবেন ডিজাইন করবেন ডিজাইন করে এখানে আমি একটা ডাউনলোড করে মারিয়ে দিই কিছু করার নাই ধরেন ডাউনলোড করে ফেলি আমি কিচ্ছু চেঞ্জ করলাম না এখানে এখানে এডিট করার কোনো অপশন মানে এখন সময় নেই এত আমরা এডিট করব তারপরে কাজ করব তো আমরা একটা পিন এখানে দিয়ে দিলাম ধরেন এই পিনটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের তো এটা দিয়ে ডাউনলোডের অপশানে ক্লিক করি তো এই পিনটা এখানে দিয়ে দিলাম দিয়ে এখানে দিলাম হচ্ছে digital marketing best best digital marketing agency okay marketing agency এখানে একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম আপনার মনের মতো করে একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম আমি একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম আর ধরেন আমার বিজনেসের ওয়েবসাইট আছে একটা আমাদের ওয়েবসাইট একটা এমনি বানায় দিই ধরেন আমাদের ওয়েবসাইটের একটা দিয়ে দিলাম ধরেন ধরেন এটাই আমাদের একটা ওয়েবসাইট ওয়েবসাইটের লিঙ্ক তো আমি এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমি ক্লিক করে দিলাম এখানে ইনক্লুড করে দিলাম পাবলিশ আপনি এখানে দেখেন এটা একটা পিন কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে এবার দেখেন আমরা যদি এটা ক্লিক করি এটা হচ্ছে পাবলিশ লেটার ডেট এটা হচ্ছে আমরা শিডিউল বলে থাকি শিডিউলকে বলা হয় এটা আপনি এটা সিলেক্ট করতে পারেন না চাইলে করতে দরকার নেই আপনি এখান থেকে যখন পিন তৈরি করবেন তখন আপনাকে বোর্ড লাগবে মানে একটা জিনিস রাখার জন্য অবশ্যই একটা আলমারির প্রয়োজন হবে বা সুকেসের প্রয়োজন হবে তো জিনিস রাখার জন্য আমার তো মানে জিনিস তৈরি করলাম এখন যদি আমি কন্টেনার তৈরি না করি তাহলে তো হবে না তাহলে আমরা ক্রিয়েট একটা বোর্ড তৈরি করে ফেলি এখনই ধরেন এখানে দিলাম হচ্ছে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং তো ডিজিটাল মার্কেটিংয়ের যতগুলো পোস্ট থাকবে আমি চাচ্ছি এই কন্টেনার বা এই এই মানে খোপের ভিতর বা এই সুকেসের এই সাইডে থাকবে তো এটা আমরা বলে দিলাম তাকে তো আমরা যদি চাইলে আবার এখান থেকে আরেকটা ই তৈরি করতে পারি যে ওয়ার্ডপ্রেস ধরেন ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস নিয়ে একটা বোর্ড তৈরি করলাম তাহলে কি হবে ওয়ার্ডপ্রেজের বোর্ডে আমাদের ওয়ার্ডপ্রেজের যাবতীয় জিনিসগুলো আমি রাখতে পারবো আমি চাচ্ছি এখানে ডিজিটাল মার্কেটিংটার এটা যাবে হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের অন্তর্ভুক্ত তো আমি এখানে ডিজিটাল মার্কেটিংয়ে এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে আমাদের কিন্তু পিনটা তৈরি হয়ে গেল এখন আমরা যেটা করব পিনটা আমরা পাবলিশ করবো একটু লোড নিচ্ছে আজকে ক্লাসটা লং করবো না আমি একটু শর্ট করব আমার কেমন কেমন যা লাগতেছে ভিতরে অস্বস্তি লাগতেছে একটু ওকে একটু লোড নিচ্ছে আমরা একটু অপেক্ষা করি এত সময় নেওয়ার কথা না তাতে কি ঘোরা আজকে শেষ হবে মনে হয় না এগুলো সব কেটে দেই আমি একটু রিপ্লেস করি মনে হচ্ছে ঝামেলা করতেছে চলে গেছে সব ওকে আমি আবার কষ্ট করি পাঠে দিই বড় নেই এটা হচ্ছে আমাদের লিঙ্ক এটা হচ্ছে আমাদের লিঙ্ক লিঙ্কটা কপি করাই আছে মেবি ওকে এটা কপি করা আছে এবার আমি পাবলিশ করে দিই ওকে পাবলিশে ক্লিক করে ফেললাম ওকে আমাদের পাবলিশ হয়ে গেছে আমরা এখান থেকে গেট নাও করে দিই অথবা এখান থেকে ক্লোজ করে দিতে পারি আমাদের কিন্তু একটা পিন তৈরি হয়ে গেছে দেখেন এখানে একটা পিন হয়ে গেছে এটা সেভ এখানে ক্রিয়েট এটা হচ্ছে তো এটা হচ্ছে আমাদের পিন এখন যদি আপনার এখানে মানুষ যদি ক্লিক করে এটার ভিতরে যদি ক্লিক করে কারো যদি এই পিনটা পছন্দ হয় তাহলে কি হবে আপনার এখান থেকে ওয়েবসাইটে কিন্তু চলে যেতে পারবে এই যে দেখেন ওয়েবসাইটটা এখানে কিন্তু অটোমেটিক শো করতেছে এখান থেকে ডাইরেক্ট ওই ওয়েবসাইটে চলে যেতে পারবে এই যে দেখছেন ওয়েবসাইটে চলে আসছি এটা হচ্ছে পিন করা মানে পিনটা করে দিলাম একটা পিন তো এইভাবে সুন্দর করে ডিজাইন করে করে আপনাকে মানে কাজ করতে হবে তো হয়ে গেলে একটা আবার দেখাই এটা হচ্ছে বোর্ড এখান থেকে আপনি পিন তৈরি করতে পারেন বোর্ড তৈরি করতে পারবেন মানে পিনটা সম্পর্কে আশা করি বুঝতে পারছেন তো এটা হচ্ছে পিনের কাজ এবার এটা তো কমপ্লিট হয়ে গেল তো আমি চাইলে কিন্তু অন্যজনের পিনগুলো কিন্তু আমি এখানে এনে সেভ করে রাখতে পারি আমার নিজের নিজের জন্য ধরেন আমি দিলাম হচ্ছে digital digital marketing marketing digital marketing দেখেন এই পিনগুলো কিন্তু সব ভালো ঠিক আছে আমরা এগুলো পিন করতে পারি ধরেন আমি দেখি সেভ করি দেখি হয় কি না কীরকম হয় আমরা এখানে সেভ করলাম দেখি তো এবার আমরা প্রোফাইলে যাই দেখেন আমাদের সেভ করা এখানে কিন্তু শো করতেছে আমরা কিন্তু অন্যজনের পিনগুলো আমরা এখানে সাজায় সাজায় রাখতে পারবো যদি কেউ যদি আমাদের এখান থেকে দেখে আমাদের এই এগুলো কিন্তু পাবলিশ হলে কিন্তু মানুষ দেখে কিন্তু এখান থেকে ফলো করার একটা চান্স থাকে ঠিক আছে এইভাবে কিন্তু আমরা অন্যের জনের পিনগুলো আইন আমরা এখানে একটা আলাদা একটা কন্টেনারে বা আলাদা একটা বোর্ডে রাখতে পারি অথবা আমরা প্রাইভেট করে রাখতে পারি এটা তো করলে হবে না করলে হবে এটা কোনো বিষয় না এখন ধরেন আমি চাচ্ছি যে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি আমি চাই ডিজিটাল মার্কেটিংয়ের লোকগুলো যেন আমার সাথে কানেক্ট হয়ে থাকে তাহলে এখানে লিখবেন digital marketing digital marketing digital marketing লিখে সার্চ করেন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পর এখানে দেখে কিওয়ার্ড লিখে সার্চ করলাম এখানে বলতে আছে প্রোফাইল এক্সপ্লোয়ার ওকে আমরা প্রোফাইলে দেখি প্রোফাইলটা ক্লিক করি ওকে এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করতেছে তাদের ফলোয়ারগুলো দেখেন তো আমি চাচ্ছি এই লোকটা তো মোটামুটি ভালোই লাগতেছে এটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটার ওকে আমি এই লোকটাকে ফলো করি এই লোকটাকে ফলো করলাম ফলো করলাম আর মাসিক দেখেন ওয়ান মিলিয়ন ভিউ হয় এটার মাধ্যমে এই প্রোফাইলের ভিতরে ফলোয়ার আছে কত একচল্লিশ হাজার কিন্তু ওয়ান মিলিয়ন ভিউ হচ্ছে মাসে তো এখানে দেখেন তিনিও কিন্তু অন্যজনের পিকচারগুলো সেভ করে রাখছে দেখছেন অন্য অন্য কন্টেনারগুলো সেভ করে রাখছে এখন যদি ধরেন আমার অন্যজনের একটা সেভ করে রাখছি এখন এখান থেকে কিন্তু তার এখানে লোক আসার একটা সম্ভাবনা থাকবে ঠিক আছে তো যাই হোক এবার ওকে যারা ফলো করছে মানে এই লোকটাকে যারা ফলো করছে তারা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করাতে চায় বা ওই রিলেটেড কাজ করে বা ওদের প্রয়োজন হতে পারে মানে ক্লায়েন্টও হতে পারে ক্লায়েন্টেরাই এগুলো কাজ মানে কাজ করতে চায় ওরা ওদের সাথে কানেক্ট হয়ে রয়েছে তো আমরা ওদেরকে ফলো করব আমরা এখান থেকে ওদেরকে দিনে পঁচিশটা বা তিরিশটা করে ফলো করব আপনি দিকে দিকে ফলো করবেন এই যে এইগুলো যে ফলো করলাম এখান থেকে একশো জনকে ফলো করলে আপনাকে মিনিমাম বিশটা থেকে তিরিশটা কিন্তু ফলোয়িং পাওয়া যাবেন তো এইভাবে ফলোয়ার গ্রো করতে হবে তো এখানে আরও কিছু আছে দেখি এখানে আরও কিছু আছে কিনা এখানে আর একটু জিনিস আমি দেখাই মোটামুটি কিন্তু আমাদের এখানে মোটামুটি পিন তৈরি করা এবং ফলোয়ার গ্রো করার কিন্তু আমি অর্গানিকগুলো আমি কিন্তু বলে দিলাম তো আবার যদি আপনি যদি এখন আরেকটা সিস্টেম হয়েছে যেমন ফেসবুকের মতো করে কিন্তু আমরা পিন্টারেস্টে অ্যাড রান করতে পারো তাহলে এখানে লিখতে পারি ads dot dot Pinterest Pinterest dot com okay লিখে ফেলি অ্যাডস ডট প্রিন্টারেস ডট কমে আমরা যদি আসে পড়ি এখানে দেখেন সেম ওকে আদার্স বলতেছে যে তুমি কি ওকে আমি ইউনাইটেড স্টেজের জন্য কাজ করব ওকে ইউনাইটেড স্টেজন ওকে এখানে কাজ করব আমরা এখানে নেক্সট করে চলে যাই আমরা এখান থেকে কিন্তু অ্যাড রান করতে পারবো ফেসবুকের মতো করে ওকে অ্যাকসেপ্ট এটা হচ্ছে প্রিন্টারেস্টে অ্যাড রান করার জায়গা ঠিক আছে এখানে আপনাকে যদি প্রথমে আপনাকে ই করতে হবে বিলিং অ্যাডটা করে নিতে হবে মানে বাইরের কার্ডটা অ্যাড করে নিতে হবে আমরা যদি বিলিংয়ে ই করি এখানে বাইরে সব কিছু আছে বা মানে বিজনেস ইনফোর সব কিছু দিবেন ফোন নাম্বার যা আছে দিবেন দেওয়ার পরে সেভ করে বাকিগুলো বিলিং ইনফরমেশন অটোমেটিকলি নিয়ে যাবে তারা তো এখান থেকে সব কিছু করতে হবে এটা বিলিং ইনফরমেশন কীভাবে পূরণ করতে হয় আমরা ফেসবুকে দেখেছি সেরকম সেই রকমই কোনো পার্থক্য নাই এটা হচ্ছে আমাদের অ্যাড রান করার মানে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড যেখান থেকে আমরা দেখতে পারবো কত এঙ্গেজমেন্ট হচ্ছে কত ক্লিক হচ্ছে কত সেভ করছে মানুষ কত স্পেন্ড করছে মানে কত ডলার স্পেন্ড হচ্ছে এগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবো তো আবার এখানে দেখেন ক্রিয়েট লেখা আছে ক্রিয়েট এখানে ক্লিক করবেন নতুন একটা অ্যাড রান করতে গেলে ক্রিয়েট অ্যাড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তো এখানে আপনি কোন ধরনের অ্যাড রান করবেন এখানে ব্যান্ড অ্যাওয়ারনেস আছে ভিডিও ভিউ আছে কনভারসেশন আছে ট্রাফিক আছে আপনি যে অ্যাডটা রান করতে পারেন সেটা এখান থেকে সিলেক্ট করবো আমরা ব্যান্ড অ্যাওয়ারনেসে অ্যাড রান করব তো এখান থেকে একটা ব্যান্ডের নাম লিখে দিবেন যেরকম মানে আমাদের অ্যাড ক্যাম্পেনের নাম যদি থাকে ওটা লিখে দিবেন লিখে দিয়ে এটা কি পজ করে রাখবে না অ্যাক্টিভ করে রাখবে অবশ্যই অ্যাক্টিভ থাকবে তো এটা দিয়ে দিলাম ডেলি বাজেট কত হবে ধরেন ডেলি বাজেট হচ্ছে দশ ডলার অথবা লাইফ টাইম বাজেট হচ্ছে একশো ডলার এখানে দিয়ে দিতে পারেন ধরেন আমি ডেলি বাজেট দিলাম দশ ডলার দিয়ে রান এটা নিচেরটা দিবেন স্পেশাল ডেট আপনি একটা নির্দিষ্ট ডেটে ছাড়তে পারবেন অথবা এখনই ছাড়তে পারবেন সেম আমরা এটা স্পেশাল ডেট থেকে এতটা মধ্যে এতটা চলবে সেটা দিতে পারেন ইন টাইম এটাই সবসময় করবেন মানে আজকে থেকে শুরু হবে অমুক তারিখে শেষ হয়ে যাবে এটা সিলেক্ট করে দিতে পারেন দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন আবার অ্যাডের অ্যাড গ্রুপের নাম লিখতে বলতেছে এখানে নাম লিখবেন আপনারা এমনি আরও একটা নাম লিখবেন যেটা আপনার পছন্দ হয় তারপর অডিয়েন্স ঠিক আছে user find customer new customer না ইউজার এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন ধরেন আমি একটা সিলেক্ট করলে হবে সমস্যা নাই ইন্টারেস্টেড কোনগুলা তো সিলেক্ট করার পর এখানে এবার দেখান আছে টার্গেটিং গেট মানে স্ট্র্যাটাজি এখান থেকে আমরা এটা দিতে পারি এটা দিতে পারি নিচেরটা দিতে পারি এখানে কিন্তু সব কিছু বলাই আছে রিটার্গেটিং পিপল অলরেডি মানে এটা বলা দেওয়া আছে এটা হচ্ছে হ্যাভেন্ট ইন্টারেস্টেড ব্যান্ড ওকে আমার এটা যদি দিই এটা হচ্ছে আমার মানুষগুলো আমার ব্যান্ডের সাথে যারা ইন্টারেস্টেড তাদেরকে শো করবে মানে শো করবেন আর কি ওকে তো এটা বাদ দিলাম এটা আমরা যে কোনো একটা সিলেক্ট করবেন এখানে দেখেন একটু বাংলা করে দেখাই আপনাদের ওকে বাংলা করে দেই দেখি এখানে কি বলছে এখানে বলতেছে যারা ইতিমধ্যে আপনার ব্যান্ডের সাথে ইন্টারাক্টেক করেছেন তাদেরকে পুনরায় লক্ষ্য করুন দরকার নাই আর নিচেরটা হচ্ছে আমরা যদি দেখি সম্ভাব্য ব্যক্তি দ্বারা আপনার ব্র্যান্ডের সাথে যোগাযোগ করেনি হ্যাঁ আপনি চাইলে নিচেরটা সিলেক্ট করতে পারেন মানে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে আপনার ব্র্যান্ড দুইটার একটা আপনি সিলেক্ট করতে পারেন আপনার প্রোফাইলে যারা আছে তাদেরকে সিলেক্ট করতে পারেন মানে আপনার সাথে যারা কানেক্ট আছে বা দেখছে তাদেরকে সিলেক্ট করতে পারেন অথবা যারা আপনার ব্র্যান্ডটা এখনও দেখে নাই তাদেরকে দেখাতে পারেন তো আমি নিচেরটি সিলেক্ট করে তাহলে রিসেট করে দিই দেওয়ার পর এখানে দেখেন কিওয়ার্ড কিওয়ার্ডগুলো কি কিওয়ার্ডে আমরা ক্লিক করি এখানে কিওয়ার্ডে সেম আগের মতো করি আমরা যেমন ওইখানে কিওয়ার্ড বা ইন্টারেস্টে সিলেক্ট করছি যেমন আমাদের এগুলো ডিজাইনের লোক আমাদের কাজে আসতে পারে এডুকেশন আসতে পারে মানে ডিজিটাল মার্কেটিং যাদের চাহিদা সবগুলো তাদের এখান থেকে আমরা ইন্টারেস্টেড পার্সনগুলো সিলেক্ট করে দিতে পারি অথবা আমরা নিজেরাও লিখতে পারি যারা ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড ধরেন ডিজিটাল মার্কেটিং ডিজিটাল দেখি মার্কেটিং দেওয়া আছে কিনা নাই মার্কেটিং লিখি মার্কেটিং marketing মার্কেটিং ডিজাইন বিজনেস অ্যাডভার্টাইজিং এখানে সব কিছু আপনার কিওয়ার্ডের উপর নির্বাচন করতে হবে যে আমরা কিওয়ার্ড জেনারেটর থেকে আমরা ট্যাগগুলো নির্বাচন করতে পারি অথবা ইন্টারেস্টেড নির্বাচন করে আমরা এখানে কাজ করতে পারি যারা আমাদের সাথে যাবে ধরেন ফ্যাশন যদি হয় তাহলে এখানে ফ্যাশনটা সিলেক্ট করে দিবেন বারোটা ক্যাটাগরি থাকবে ফ্যাশনের ভিতরে কী কী আছে যদি দেখেন এখানে ফ্যাশনের ভিতরে কী কী আছে সবগুলো এখানে দেখাচ্ছে তো এইভাবে আপনাকে ইন্টারেস্টিং সেট করতে হবে ডেমোগ্রাফি ডেমোগ্রাফিতে যদি ক্লিক করেন ডেমোগ্রাফিতে কী কী আছে একটু দেখাই অল জেন্ডার এটা হচ্ছে জেন্ডার সিলেক্ট করা অল জেন্ডার যদি থাকে যদি স্পেশাল জেন্ডার থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন অল জেন্ডারই থাক এগো বয়স কত হবে সেটা আপনি চাইলে কাস্টমাইজেশন করতে পারেন ঠিক আছে কত বয়স থেকে কত বয়সের মানুষ আপনার ইটা দেখবে লোকেশন যদি থাকে আপনার স্পেশাল লোকেশন সিলেক্ট করতে পারবেন দেখছেন সবগুলো এখানে বোঝার একদম সহজ ল্যাঙ্গুয়েজটা যদি থাকে স্পেশাল ল্যাঙ্গুয়েজ ডিভাইস যদি চান ডিভাইস ধরে কিন্তু আপনি অ্যাড রান করতে পারেন তো এটা হচ্ছে কাজ তো এখানে আরও অনেক কিছু আছে দিয়ে আপনার সব কিছু সেট করে ফেললে একটা বোর্ড সিলেক্ট করে দেবেন এখানে দেখেন অনেকগুলো সিলেক্ট পিন অ্যান্ড বোর্ড আপনি চাইলে দুইটার একটা করে দিয়ে আপনি মানে অ্যাডভার্টাইজিং চালাতে পারেন ধরুন আমি এটা সিলেক্ট করে দিয়ে এবার পাবলিশ করে দিলে কিন্তু হয়ে যাবে আমাদের অ্যাড কিন্তু আমাদের বিলিং ইনফরমেশনটা কিন্তু প্রথম টাইমে স্টাফ মানে সেট করে ফেলতে হবে তো এইভাবে আপনাদেরকে কাজ করতে হবে ওকে যাই হোক আমরা দেখি চোদ্দোটা ফলোয়িং করছি কেউ আমাদের ফলোয়িং ফলো ব্যাক করে নেয় আর কি হয়ে যাবে সমস্যা নেই এগুলো হয়ে যাবে খুব দ্রুতই হয়ে যাবে আর বেশি করলে খুব তাড়াতাড়ি হবে এখনও কোনো পিন মিন হয় নাই তো এইভাবে সম্পূর্ণ কাজগুলো করতে হবে আশা করি কাজগুলো বুঝতে পারতেছেন এবং আপনি চাইলে আপনার নিজের নিজের গিকগুলো কিন্তু এখানে শেয়ার করতে পারেন